স্মুথ ট্রানজিশন তৈরি করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপটি ইউজ করব নিউ প্রজেক্টে প্রেস করে ভিডিওগুলো সিলেক্ট করে অ্যাড করব মাঝখানে ভিডিও অ্যাড করার জন্য এই আইকনে প্রেস করে সিলেক্ট করে অ্যাড করে দেব লাইনে ক্লিক করব ভিডিওর স্পিডটা বাড়িয়ে দেব ট্রানজিশন অ্যাড করব ব্লাঞ্চ সিলেক্ট করে জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড করে দেব এবার ওকে এখানে আমরা কি ফ্রেম অ্যাড করবো কি ফ্রেমে ক্লিক করে জুম আউট করে নেব একটু কাট করে নেব এবং আবার কি ফ্রেম অ্যাড করে টাইম লাইনের শেষে আরেকটি জুম ইন করে নেব পরের ভিডিওর টাইম লাইনে প্রেস করে কাট করে নেব কি ফ্রেম অ্যাড করবো শেষে আরেকটি জুম ইন করে নেব একটি ট্রানজিশন এড করব থ্রিডি স্পেস সিলেক্ট করব time zero point three second করে নেব এবার কাট করা ভিডিওটি টু সেকেন্ড প্রেস করে ভিডিওটি শেষে নিয়ে যাব আবার আগের জায়গায় ফিরে আসি এখানে একটি ট্রানজিশন এড করবো পুল আউট যার টাইম হবে জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড আবার একই সময়ের একই ট্রানজিশন ইউজ করব এখন এই ভিডিওর টাইম লাইনে প্রেস করে স্পিড বাড়িয়ে দেব ট্রানজিশন এড করব পুল আউট যার টাইম হবে জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড স্পিডটা বাড়িয়ে দেবো আবার ট্রানজিশন এড করব left zero point three second টাইমলাইনে প্রেস করে স্পিডটা একটু বাড়িয়ে নেব ভিডিওটি তৈরি করার জন্য আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম রাফসান দা ছোট ভাইয়ের একটি ভিডিও দেখে ট্রানজিশন অ্যাড করব camera up zero point three second টাইমলাইনে ক্লিক করে স্পিড বাড়িয়ে নেব ভিডিওর শুরুতে একটি কি ফ্রেম ইউজ করে আবার ভিডিওর শেষে আরেকটি কি ফ্রেম ইউজ করে জুম ইন করবো টাইমলাইনে প্রেস করে স্প্লিট করে নেব এখানে ট্রানজিশন ইউজ করব ক্যামেরা এন্টি সিডাব্লিউ সোয়াইল মাঝখানে একটি ভিডিও অ্যাড করার জন্য প্লাস আইকনটিতে প্রেস করে অ্যাড করব টাইমলাইনে প্রেস করে স্পিড বাড়িয়ে নেব এখন একটি গুরুত্বপূর্ণ ট্রানজিশন অ্যাড করব gradient wipe zero point three second শেষের ভিডিওটা রেখে বাকিগুলো ডিলিট করে দেব quality one thousand and P এবং ফ্রেম রেট টোয়েন্টি ফোর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রস্তুত থাকবেন আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য যুক্ত থাকবেন আমাদের সঙ্গে আবারও ধন্যবাদ